নিজের ভালো বুঝিস রে পথে পথে ঘুরিস রে অমানতের খেয়া মন কইরা করস সর্বনাশ আমি কাঁদি তোর দুঃখে তুই ঘুরস মনের সুখে তার দিকে নজর দিয়া আমারে চশমা চোখে সবাই বুঝবি না আমারেও বুঝবি না বাবা কি সুন্দর ড্রামা হলে তুই না আমারেও বুঝবি না তুমি জানে তুই কত পারবি না তুই কত পারবি না Già è conosciuto, già